যারা শ্বশুর বাড়ির থেকে জোলামের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এদের মতো ইতর এদের মতো ডাকাত এদের মতো বদমাস এদের মতো চোর এদের মতো ফকিন্নি জগতে আর কেউ নাই রাহুল কইতো নাইছে জয় বাংলা তো বলাই আছে মনে হয় হ্যাঁ বাংলাদেশের জয় চাইছে ছোট মানুষ আল্লাহ বাংলাদেশের বিজয় দান করেন